ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা লিঙ্ক বিল্ডিং করা দেখব কিভাবে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি সহজ মেথডগুলো আজকে দেখব এবং আমরা আরও কিছু জিনিস দেখব যে আমরা একটা করব অর্গানিক মেথড আর একটা করবো হচ্ছে ব্ল্যাক হ্যাড মেথড বা সফটওয়্যার দিয়ে কিভাবে আমরা ব্যাকলিংয়ের কাজগুলো করতে পারি তো এখানে একটা প্রিমিয়াম সফটওয়্যার আছে যদিও এই সফটওয়্যারটা আমরা চাইলে নিজেরা এরকম প্রিমিয়াম অনেকগুলো সফটওয়্যার আছে আমি জাস্ট একটা সফটওয়্যারে কাজ দেখাবো এটা দিয়ে আপনারা টোটাল ব্যাকলিং তিনশো চারশো মানে হাজার হাজারের উপরে ব্যাকলিং ইজিভাবে করে ফেলতে পারবেন শর্টকাট পদ্ধতিতে ওকে ইয়া আমি এটা দেখবো নি সমস্যা নাই তো এখানে আমরা ওকে এখানে কিছু ব্যাকলিংয়ের সাইটের লিস্ট আছে আমার এই অ্যাকাউন্টের ভিতরে ওকে এগুলো দেখাবো নি ওকে থাক এটা আপাতত তো আমরা যেটা করি আমরা যেহেতু লিঙ্ক বিল্ডিং করব তো আমরা একটা কাজ করি আমরা একটু ফাইবারে যাব আমরা একটু দেখি এই লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো আছে কীরকম Fiverr dot com Fiverr dot com লিখে সার্চ করলাম তো এখানে লিঙ্ক বিল্ডিংয়ের দুইটা দুইটা সার্ভিস থাকে একটা হচ্ছে এসিও ব্যাকলিংস ব্যাকলিং বলে আবার কেউ কেউ বলে লিঙ্ক বিল্ডিং আমাদের যতগুলো ব্যাকলিংস আছে সবগুলো একই কাজ মানে কাজ সবগুলোর একই জাস্ট নাম ভিন্ন ভিন্ন তো link building backlink profile backlink এগুলো সব যতগুলো আমরা ওয়েব পেজের ভিতরে করব সব কিছুই হচ্ছে আমাদের ব্যাকলিংয়ের ভিতরে পড়বে ওকে তো আমরা সরাসরি এখান থেকে লিঙ্ক বিল্ডিং কথাটা লিখি লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিং এখানে দেখেন কিছু কিওয়ার্ড চলে আসতেছে হ্যাঁ যেমন link building manually link building backlink backlink building link okay এটা আলাদা এসিও লিঙ্ক বিল্ডিং তো আমরা সরাসরি লিঙ্ক বিল্ডিংটাই ক্লিক করব যেহেতু আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে এটা শুধু লিঙ্ক বিল্ডিং তো এখানে দেখেন মোটামুটি আমাদের এখানে প্রতিযোগী পাঁচ হাজার উনসত্তরটা আমাদের প্রতিযোগী এবং যদি আমরা এটা অনলাইনে দিয়ে দেখি তাহলে আমাদের প্রতিযোগী আরও কমে আসবে ছয়শোর মতো প্রতিযোগী চলে আসবে আর এখানে দেখতে পারবেন বেশিরভাগ মানুষগুলোই উনিশ বিশ এরকম আসছে মোটামুটি এক দুই বছরের মধ্যে তারা ভালো পজিশন বিল্ড আপ করে ফেলছে তো আমরা যদি কিছু গিক দেখি এখানে এখানে লিঙ্ক বিল্ডিংয়ের ভিতরে আরও অনেক সার্ভিস চলে আসছে যেমন এই একটা লোক মনে হয় এগারো সাল থেকে সার্ভিস দেয় একটু দেখি আমরা তার সার্ভিসগুলো তিনি কি করে high quality do follow SEO backlink করে ওকে তো তার তিনি আসছে কত সালে বারো সালে ওকে বারো সাল থেকে কাজ শুরু করছে এখন দেখেন তার বর্তমানে এই গিকের ভিতরেই উননব্বইটা অর্ডার চলতেছে তার একটা প্যাকেজই আছে অনেকগুলো প্যাকেজ তৈরি করে নাই তিনি একটা প্যাকেজের ভিতরেই কাজগুলো করতেছে পঁচানব্বই ডলার মানে এখানে কিন্তু হিউজ অ্যামাউন্টের কাজ চলতেছে যদি আপনি পঁচানব্বই রে গুণ করেন উননব্বই উননব্বইটা অর্ডারে পঁচানব্বই দিয়ে গুণন করেন তাহলে দেখতে পারেন মোটামুটি অনেক ডলারের কাজ চলতেছে দশ লাখের মতো প্রায় টাকার কাজ চলতেছে অ্যাভারেজ তো এখানে যদি আমরা আরও দেখি এখানে এই লোকেরই আরেকটা সার্ভিস এখানে চলে আসছে এটাও এসিও ব্যাকলিংয়ের মানে আমরা যে কাজটা গতকালকে বললাম না হাই ডিএভিএ সাইট এরকম এখানে ডিএভিএ সাইটগুলোতে কাজ করবে এটাও ব্যাকলিং করবে এটা কোনো প্রোফাইল ব্যাকলিং না আমরা যেগুলো সাইটে ব্যাক প্রোফাইল ব্যাকলিং করছি তো ওই ওইগুলোর উপরেও দেখা যায় যে আমরা ব্যাকলিং করতে পারবো প্রোফাইল ব্যাকলিং সাইটগুলোতে আমরা লিঙ্ক বিল্ডিংয়ের কাজ করতে পারবো সমস্যা নাই তো এখানে দেখেন এ একজন এখানে তার সত্তরটা অর্ডার চলতেছে তার মানে এখানে যদি চলে উননব্বইটা আর এখানে চলতেছে সত্তরটা আমরা যদি তার গি মানে অ্যাকাউন্টগুলো চেক করি তাহলে দেখতে পারবো যে আমরা তার আরও গিক আছে যেমন ওইখানে আরেকটা কেক যদি আমি দেখি এখানে পাঁচটা ওকে তো এখানে যদি আমরা দেখি চৌত্রিশটা এখানে যদি আমরা দেখি চারটা এভারেজ আমরা যদি হিসাব করি তা মনে করেন তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার কাজ বর্তমানে রানিং আছে এই লোকের এটা কিন্তু একদিনে হয় না এই কাজগুলো যারা করে একদিনে কিন্তু এই জায়গায় পৌঁছায় না এখানে কিন্তু তার মোটামুটি তার এখানে সময় গেছে দুই হাজার বারো সালে তিনি আসছে যখন আমরা ফ্রিলান্সিংয়ের কথা নামও শুনি নেই তখন থেকে তিনি কাজ শুরু করছে আজকে এই পজিশনে তার মানে ধরতে গেলে পনেরো বছরের মতো তার কেরিয়ার এখানে চলতেছে আর কি পনেরো বছর রানিং তো এখানে এরকম অনেক মানুষ পাবেন যেমন এই একজন এটা মনে হয় বাংলাদেশি নয় ইন্ডিয়ান হবে ওকে নয়টা অর্ডার রানিং আছে লেভেল টু সেলার দেখেন দুই সালের নভেম্বরে তো আসছে পাকিস্তানি তো যাই হোক এটা মেয়ের জন্যই অর্ডার পাচ্ছে <laughs> মেয়ের চেহারাওয়ালা তো এই জন্যই অর্ডার পাচ্ছে ওকে কাজের কোয়ালিটিও ভালো আছে গিকগুলো একটু অনেক দূরে দূরে আছে ওকে তো এখানে মূল কথা হচ্ছে যদি আপনি এখানে লেগে থাকতে পারেন সফল হওয়া যাবে এই কাজগুলোতে গিক বানায় রাইকে বৈশা থাকলে অর্ডার আসে এখানে এরকম ভ্যালু আর এই কাজগুলো কিন্তু লং টাইম করতে পারবেন একটা ক্লায়েন্টের বারে বারে এই কাজগুলো করার প্রয়োজনীয়তা পড়বে একটা ক্লায়েন্ট একটা অর্ডার দিয়ে এক মাসে চলে যাবে এরকম না এই ক্লায়েন্টের কন্টিনিউসলি তার ওয়েবসাইটের কাজ চালাইতেই হবে মানে ব্যাকলিং যখন যতদিন না করবে তার ওয়েবসাইট গুগলের প্রথম পৃষ্ঠায় টিকে থাকতে পারে না তার প্রতিযোগীরা কিন্তু কন্টিনিউ ব্যাকলিং করবে ঠিক আছে এখানেও সেম তাকেও ব্যাকলিংয়ের কাজ করতে হবে যদি তিনি গুগলে টিকে থাকতে চায় তাহলে বুঝতেছেন আপনার কি পরিমাণ চাহিদা হতে পারে তো এখানে দেখেন এই একজন লেভেল টু এ সেলার তিনটা অর্ডার রানিং আছে পঁয়ত্রিশ ডলার করে শুরু করছে তিনিও একুশের মার্চের দিকে আসছে মোটামুটি তিনশো পঁয়ষট্টিটা অর্ডার কমপ্লিট করছে ডিজিটাল মার্কেটিং ওকে দেখি আমরা আরও কী কী সার্ভিস দেয় দেখেন শুধু একটা সার্ভিসই দিতেছে আর কোনো সার্ভিস না শুধু একটা হাইডিএ পঞ্চাশ প্লাস ডু ফলো ব্যাকলিং করবে আর কি ওকে যাই হোক আমরা মোটামুটি দেখতে পাইলাম যে এই সার্ভিসটার কী পরিমাণ চাহিদা আছে এবং আমরা যদি আরও কিছু দেখি এখানে এসিও ব্যাকলিং লেখা যদি সার্চ করি শুধু তাহলে পনেরো হাজার এটা অনেক বেশি হয়ে যায় আমরা আরেকটা জিনিস করতে পারি ম্যানুয়ালি ব্যাকলিং দরকার নাই ওকে এটা দেখি কন্ট্রাকচুয়াল ব্যাকলিং এটাতে কতগুলো আছে তিন হাজার এগুলো কিন্তু সার্ভিস খুবই কম খুবই কম ওকে তিনশো একাশিটা এগুলো কোনো প্রতিযোগী না আপনি যদি ঠিকমতো অনলাইনে থাকেন অর্ডার কিন্তু পাবেন এখান থেকে তো ব্যানারগুলো অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে এই কাজগুলো করার জন্য তো ওকে যাই হোক আমরা অনেক কথা বললাম এই মার্কেট প্লেস নিয়ে কারণ আমাদের এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে তারা কিন্তু এখানে কাজ করতেছে এই সার্ভিসগুলো দিয়ে আপনিও যদি এরকমভাবে সার্ভিস দিতে পারেন তাহলে কিন্তু আপনিও কাজ করতে পারবেন দুই দিন আগের পরে ঠিক আছে ওকে যাই হোক তো আমাদের এই কাজটা করার জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে মানে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে কিছু জিনিস নিতে হবে প্রথমত নিতে হবে একটা ডেসক্রিপশন আমি যদি আমি দেখাই একটা ডেসক্রিপশন নিতে হবে ওয়েবসাইট ইউআরএল নিতে হবে ওকে একটা ফটো নিতে হবে ফটো না নিলেও সমস্যা নেই ওয়েবসাইটের ল্যান্ডিং পিসটা নিতে হবে এগুলো অবশ্যই লিখে রাখেন কাজে লাগবে তো এগুলো নেবেন তাহলে আপনি কাজটা শুরু করতে পারবেন এবং কিছু কিওয়ার্ড নেবেন আর যদি তার কিওয়ার্ড যদি থাকে ডেসক্রিপশনের ভিতরেই প্লেসমেন্ট করা যদি থাকে তার আর্টিকেল বা যে কোনো জিনিস যদি থাকে তাহলে আপনি ওইটা নিয়ে করতে পারেন বাইরে আপনাকে সরাসরি একটা প্রোডাক্টের লিঙ্কও দিয়ে দিতে পারে অথবা একটা ল্যান্ডিং পিস্টাকে বলবে যে এই ল্যান্ডিং পিস্টাটা দিলাম এই ল্যান্ডিং পিস্টাটাই তুমি এসিও করো বা ইয়া করো ব্যাকলিং করো এটা দিয়েই তাহলে করতে পারেন যেমন এই একটা আমার ডেসক্রিপশন আছে একটা একটা ক্লায়েন্টের তো আমরা যেটা করব এটা দেখেন এখানে একটা ডেসক্রিপশন আছে এবং এখানে একটা লিঙ্ক আছে এবং একটা ইমেজ আছে এই কয়টা হলে আমি কাজটা শুরু করতে পারবো অথবা শুধু আমার ওয়েবসাইট হলেও আমি এই কাজটা শুরু করতে পারবো কোনো সমস্যা নাই তো আমরা দেখি আমরা যদি এখানে যা লিখি link building site list link building site list ওই লিস্টের ভিতরে লিঙ্ক বিল্ডিং আছে তো আমরা আজকে গুগল থেকে করে দেখাই দেখেন এখানে মোটামুটি অনেকগুলো সাইট আছে যেমন domain authority backlink site list okay এগুলো আমরা চেক করতে পারি অথবা আমরা সরাসরি একটা কাজ করতে পারি দুই সালের শীটটা চেক চেক দিতে পারেন ওগুলো সব থেকে ভালো হয় দুই সালের ব্যাকলিং সাইটের লিস্টগুলো নিয়েন তাহলে কাজে লাগবে ওকে এখন বেশিরভাগ চলে আসছে হচ্ছে তেসেরটা ওকে তেসেরটা নিব না আমরা দুই তা নিলে বেটার হবে দেখি আছে কিনা ওকে মানুষ সব আপডেট হয়ে গেছে তো ওরা কন্টিনিউসলি এসিএ করে মানে এগুলো পাল্টে ফেলাইছে ওকে সতেরো সালেরটা নাই তাহলে তেইশ সালেরটাই নিতে হবে কিচ্ছু করার নাই তো সতেরো সালেরটাই অ্যাকুরেট ছিল কোনো কিছু চেঞ্জ হইতো না এবং বাছাই করা ছিল এখন এগুলোতে অনেক দেখবেন যে bookmarking site bookmarking article blog posting এগুলো চলে আসবে ওকে যাই হোক এখানে মোটামুটি দেখেন ডোমেন অথরিটি খুবই ভালো আছে খুবই ভালো আছে দেখেন এদিকে লেখা আছে এইগুলো থেকে লিঙ্কটা আমি দিয়ে দিই আপাতত ক্লাসে আজকে খুবই কম মানুষ হয়েছে সাতাশটা জন ক্লাসই করে না বুঝলাম না গেছে ওকে তো আমি আপাতত এখান থেকে যে কোনো একটাতে যাই ধরেন মিক্স এটা হচ্ছে ভিডিওর জন্য ওকে দেখি আমরা একটাতে ক্লিক করি আরে ভাই ক্লিক করা যায় না কেন ওকে আমরা একটা ব্যাকলিংয়ের তে ক্লিক করলাম দেখি এখানে সাইন আপের কোনো অপশন আছে কিনা ওকে ওকে আমরা ট্রাই করতে পারি লগিংয়ে ক্লিক করি আগে লগিং যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই এখানে দেখবেন যদি কোনো মনে করেন অ্যাকাউন্ট করার জায়গা না থাকে তাহলে দেখবেন যে লগিংয়ে ক্লিক করবেন লগিংয়ে ক্লিক করার পরে এখানে দেখবেন ছোট্ট করে এই পাশে হয়তো লেখা থাকবে ক্রিয়েটে রেজিস্টার অথবা নিচে থাকা লেখা থাকবে সাইন আপ আমরা সাইন আপে ক্লিক করবো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তো আমার একটা অ্যাকাউন্ট থেকে আমি এখান থেকে লগ ইন করে দিই তো দেখি হয় কি না কারণ আজকে যেগুলো সাইটে করতেছি এটা গুগল থেকে আমি নিজেও জানি না যে এটা হবে কি না ঠিক আছে তো দেখি করা যায় কিনা ওকে অ্যালাউ করে দিলাম ওকে ইমেল দিতে বলতেছে ওই যে ইউজার নেম দিতে বলতেছে ওকে আমরা একটা ইউজার নেম দিতে পারি সেটা ধরেন আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট থাকবে বা ওই প্রোডাক্টের নামের উপরে আমরা দিতে পারি সাউন্ড গেমিং হেডফোন এতগুলো তো দেওয়া যাবে না গেমিং হেডফোন থ্রি আমরা একটা নাম দিয়ে দিই গেমিং হেডফোন একটা ইউজার নেম সেট করে দিলাম এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে আমরা একটা পাসওয়ার্ড এটি আমি ম্যাক করে এখানে দিয়ে দিলাম এবং নিচের দিকে আসব আমাদের কিন্তু আজকে মূল উদ্দেশ্য এটা না হ্যাঁ আমরা জাস্ট দিয়ে একটা ট্রাই করব হইলো হইলো না হলে আমাদের মেন সিস্টেম তো আছেই ওইটা দেখব ওইভাবে কাজ করব তো এটা দিয়ে দিলাম সেকেন্ডটায় আবার দিয়ে দেই ওকে ম্যাচ করে নেই ওকে তো ওকে হাইড করে দিলাম বার্থডে দিয়ে দিই একটা অ্যাভারেজ মনে যা চায় দিয়ে দিলাম বিরানব্বই আটানব্বই টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে দিই হয়ে যাওয়ার কথা ওকে পাসওয়ার্ডটা তিনি নিতাছে না ওকে এবার নিছে ইউজার নেমটা মিলতাছে না ওকে তাহলে ইউজার নেম আরেকটা দিয়ে দিলাম এবার আই থিঙ্ক নিবে তাও হয় নাই নাকি ওকে নিচের দিকে আমি দেখতে পারবো ওকে এবার হয়ে গেছে এবার আমি দেখি কন্টিনিউতে ক্লিক করা যায় কিনা ওকে করা যাচ্ছে না কেন পলিসি ওকে হয়ে গেছে তো লাইক রিড ওকে রাইট আমি মধ্যেটা ক্লিক করব যেহেতু আমাদের পোস্ট করা দরকার এখানে যে কোনো একটা নিয়ে নেই আপাতত স্কিপ করে যাই ওকে হা হা ওকে দে তুমি কি ওকে আমি হি কি কি পছন্দ করি আপাতত কয়েকটা সেট করে দিই দরকার নাই আপাতত জিনিসটা আমার কাছে ভালো লাগছে ডিজাইনটা ওকে স্টার্ট ক্লিক করে দিলাম আমি ওই সাইডে কখনো করি নাই ব্যাকলিং আপনিও করেন নাই ঠিক আছে দেখি হয় কিনা তো আমি একটা কাজ করবো এখান থেকে রাইট লেখা আছে দেখেন রাইট আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ স্টোরি আমি এখান থেকে এটাতে ক্লিক করব অথবা নিচের দিকে রাইটিং লেখা আছে ওইটাতে ক্লিক করব তো আমরা যেটা করব এখান থেকে আমরা একটা স্টোরি তৈরি করতে পারি বাইরের প্রোডাক্টের নামে ওকে আমি বাইরের প্রোডাক্টের ইমেজটা কি এটা হচ্ছে বাইরের প্রোডাক্টের ইমেজ তো আমি ইমেজটা সেভ করে নেই ওকে সেভ করে নিলাম হয়ে গেছে তো আমি ইমেজটা ফার্স্ট টাইম এখানে দিয়ে দিলাম image okay upload ওকে আপলোডে ক্লিক করলাম দেখে এবার কী কী চাইছে টাইটেল ওকে টাইটেল দিতে হবে একটা ওকে টাইটেল আমরা দিয়ে দিলাম বায়ারের যে টাইটেলটা আছে এটা হচ্ছে ওকে টার্গেটেড এত সাউন্ড গেমিং অনেক বড় টাইটেল দেখতেছি হেডফোন এটাই নেই আপাতত বড়টা ইউজ নাই করি ডেসক্রিপশনের ভিতরে বাকিটা ইউজ করব এবার এখানে একটা ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে তাহলে আমার ডেসক্রিপশনটা ফুল কপি করে দিয়ে দিই ফুল কপি এবং এবার এখানে দেখি ক্যাটাগরি কি কি আছে মেন ক্যাটাগরি ওকে লেখা যায় এটা হচ্ছে গেমিং এই ক্যাটাগরি আছে কিনা ওকে এটা নাই তো থাক আপাতত ওইটাই থাক তারপরে এখান থেকে আমি দিয়ে দিই হচ্ছে ধরেন কিছু ক্যাটাগরি সিলেক্ট করে দিই এই পোস্টটা কোন ক্যাটাগরি থাকবে ওকে অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক করলাম ট্যাগ দিতে পারেন কিছু হ্যাঁ ট্যাগ টার্গেটেড ওকে ট্যাগ দিতে হবে ট্যাগ কি দেওয়া যায় ওই যে টাইটেলের ট্যাগগুলো যেটা আছে sound gaming headphone headset okay এটা দিয়ে দিই হেড ফোন ওকে এই দুইটা দিয়ে দিলাম আপাতত দেখে নিচে আরও কি কি আছে তো এখান থেকে দেখি আমরা বয়েসটা দিয়ে দিব হচ্ছে ধরেন আঠারো থেকে পঁচিশ এর ভিতরে থাকলে হবে ইংলিশ ভাষাটা থাকবে কপিরাইট ওকে একটা দিয়ে দিলাম community creative common license okay এটা দিয়ে দিলাম তো এবার দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা ওকে সব কিছু ঠিকঠাক আছে এবার আমরা নেক্সটে ক্লিক করি দেখি নাই কিনা ওকে ঘুরতেছে ওকে এখানে একটা নাম দিতে হবে তো আমি আপাতত ওই নামটাই দিয়ে দিলাম আবার এখানেও দিতে হবে এত প্যারা তো ভালো লাগে না ওকে আবার এখানে সব কিছু দিয়ে দিই এটা একটু ব্যতিক্রম ঠিক আছে এরকম হবে না সবগুলোতে যা যা চাইতেছে আমি তাই তাই দিতেছি ওকে পাবলিশ করে দিলাম আর্টিকেল দরকার নাই পাবলিশ অল সেট পাবলিক আর কি আছে okay public sorry error listing error হয়েছে তো কংগ্রাচুলেশন ইউর হেডফোনস পাবলিশ হয়ে গেছে সেটা বলতেছে ওকে এটা আমি চাইলে শেয়ার করতে পারবো শেয়ার করার দরকার নাই এটা হয়ে গেছে এটা আমি দেখব কোথা থেকে আমি এবার ইয়েতে চলে যাই প্রোফাইলে চলে যাই দেখি প্রোফাইলে আসে কি না হ্যাঁ চলে আসছে তার মানে আমার একটা পাবলিক হয়ে গেছে তো একটা আমি ব্যাকলিং করে ফেললাম একটু সময় লাগলো যদিও এটা সাইটটা নতুন <laughs> কারণ আমার যদি মুখস্থ থাকতো তাহলে হয়ে যেত তাড়াতাড়ি এটা একটু কষ্ট করে করতে হইলো তো এখানে চাইলে লিঙ্কটা দেওয়া আছে পাবলিক তো হয়েই আছে পাবলিশড তো এবার যেটা করবো আমি একটা শিট নিব বাকিটা সেমভাবে এই শীট কি দেখাইতে হবে এটা শীট হ্যালো কেউ নাই ওকে সেম একই কাজ তো ওকে দেখাই দিচ্ছি তো আমরা গুগল ড্রাইভে চলে যাব আমাদের ইয়ের থেকে জিমেল থেকে আমরা এখান থেকে একটা শিট নিব ধরেন নিউ নিউতে ক্লিক করব আমরা নিউতে ক্লিক করার পর আমরা এক্সেল শিটে ক্লিক করতে পারি ওকে এক্সেল শিটে ক্লিক করলাম এবার আমি এখানে আমার একটা ক্লায়েন্টের নাম লিখে দিব কাজটা করার জন্য কাজ বেশি কঠিন না জাস্ট আপনাকে প্রসেসগুলো জানতে হবে এই যেমন আমি এই সাইটে কোনো দিন কাজও করি নাই ঠিক আছে আমি কিন্তু পোস্ট করতে পারলাম কারণ হচ্ছে হয়তো পোস্ট না করতে পারলে আমি আরেকটা সাইট ট্রাই করতাম কিন্তু আমার এখানে হয়ে গেল তারা যেভাবে যেভাবে চাইতেছিল আমি সেভাবেই করতেছিলাম বাকিটা একাই হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনি যখন কাজ করবেন মানে প্রতিনিয়ত দেখবেন যে আপনার এগুলো মুখস্থ হয়ে যাবে একাই আপনার মাথায় কাজ করবে কোনটাতে গেলে কি হবে সব অটো কাজ করবে ওকে তো আমি এখানে একটা বাইরের নাম দিলাম বায়ার বায়ার লিঙ্ক বিল্ডিং বাইরের নাম এটা হচ্ছে বাইরের নাম ওকে এটা হচ্ছে আপনি আমি বাইরের নাম দিলাম এমনি বাইরের নাম ওইখানে বাইরের নাম দিবেন এই যে বাইরের নাম লিখলাম না এই জায়গায় বাইরের নাম দিবেন এখানে একটা ই দিবেন দেওয়ার পরে আপনি এখানে লিখবেন হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা এসিও ব্যাকলিং ব্যাকলিং ওয়ার্কস বা জব জব শিট বা জব প্রুফ বা ওয়ার্ক প্রুফ আপনি যা খুশি লিখতে পারেন তো আমি একটা লিখে দিলাম লেখার পরে এখানে আমি কিছু সিরিয়াল অ্যাড করব এখানে আমি সেমভাবে গতকালকের মতো নং তারপরে ধরেন ওয়েবসাইট বা ব্যাকলিং সাইট নাম লিখবেন এখানে website website okay website link তারপরে ধরেন এখানে দিবেন হচ্ছে স্ক্রিনশট স্ক্রিনশট লিঙ্ক তারপরে দিবেন হচ্ছে ধরেন প্রোফাইল লিঙ্ক অথবা দিতে পারেন এখানে কোনটা আছে এটা আমরা শিটটা দেখি high authority okay high DA Profile, free backlink site, okay. Okay high টিয়ে দিয়ে দিবেন জাস্ট হাই হাই দিয়ে হাই দিয়ে ওকে এটা দিয়ে দিবেন আর লাস্টে দিয়ে দিতে পারেন হচ্ছে ধরেন প্রোফাইল লিঙ্ক অথবা লাইভ লিঙ্ক প্রোফাইল লিঙ্ক প্যারা খাইতে চান কেন আমি বলি আমি টোটাল অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করছি আমারে কোনো বায়ার আইস পর্যন্ত বলে নাই যে তোমার তুমি যে কাজ করছো এর প্রমাণ কি যে আমি তোমার এটা দিছি এটা কিসের এটা কি এমনি নাইছে প্রতি মিনিটের কয়েক কয়টা সময় আমি পোস্ট করছি এখানে সমস্ত স্ক্রিনের ছবি তুলতেছি স্ক্রিনশট দেওয়ার উদ্দেশ্যে কি এবং আমি আমার প্রোফাইলের ইউআরএল লাইভ লিঙ্ক দিয়ে দিতেছি এটা আছে কিনা তুমি চেক করো ঠিক আছে এবার তারপরেও যদি চায় আমি যদি শিট বাড়াইতে চাই সেক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু আমি তো আমার চিন্তা আছে আমি ওই ক্লায়েন্টের যখন কাজ করব আমি ক্লায়েন্টের নাম দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট করে ফেলবো করে আমি ওই জিমেলটাতে সবগুলো অ্যাকাউন্ট করব করে করে ব্যাকলিংগুলো করব যখন বায়ার বলবো যে জিমেল তুমি কাজ করছো কোনো প্রমাণ কি ওকে ফাইন তখন আপনি জাস্ট আপনার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন শেষ পাসওয়ার্ড এবং জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন বায়ার চেক করুক এখন বসে বসে আর বায়ার কি এত সময় আছে ওরা এইগুলো চেকই করে না হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলছি যেমন সাইডে ডিএমপি পাশে যেমন ইউজার নেমটা যে সাইডে আমরা করছি পাসওয়ার্ড যেটা বসাইছি পাসওয়ার্ডটা আর যে ইমেল দিতে গেলাম তো এখান থেকে যদি আপনার জিমেল যদি চায় কখনো সেক্ষেত্রে তো আমাদের ব্যবস্থা আছে বিকল্প ব্যবস্থা তো আমি কালকেই বলছি তাই না যে বাইরের নামে একটা জিমেল অ্যাকাউন্ট করবেন ওই জিমেল দিয়ে সবগুলো অ্যাকাউন্ট করবেন তাহলে কি আপনাকে হ্যাঁ হ্যাঁ একটা জিমেল দিয়ে করবেন সমস্যা কি আপনার এখানে দিলে হবে না দিলে হবে এগুলা কিছু না জাস্ট এই চারটা থাকলে হ্যাঁ, হ্যাঁ। আমি বলি টেম মেলটা যে করবেন হ্যাঁ তাহলে তো আপনার জিমেল আর ইউজার নেম কোনো লাভই হবে না পরে ওই মেলটাই তো খুঁজে পাবেন না আপনি পরবর্তীতে দশ মিনিটের জন্য মেল ওইটা তারপর হারা জায়গা ওকে এখন আপনি যদি মনে করেন যে না বায়ারকে বেশি প্রুফ দেখানোর দরকার আছে তাহলে দিবেন আমি যেটা বলছি এটা হচ্ছে শর্ট সব থেকে সহজ পন্থা এখন টেন মেল দিয়ে করলেন বা টেন মিনিট মেল দিয়ে করলেন ওইটা আপনি অ্যাক্সেস দিয়ে অ্যাকাউন্ট করলেন দশ মিনিট পরে তো ওই অ্যাকাউন্ট নাই ওই জিমেল আপনাকে যদি পরবর্তীতে ভেরিফিকেশন করতে চায় যে তুমি ওই জিমেল আমি লগ ইন করবো তখন আপনি কি করবেন তখন বিপদ হবে না তখন তো বলবেন যে না একবারে গেছে আর আপনি যদি জিমেল খুলে একটা দিয়ে সবগুলো অ্যাকাউন্ট করে করে কাজ করেন তাহলে এখানে একটা কি ভেরিফিকেশন কোড আসতেছে এই অ্যাকাউন্টে সাইন আপ করার কারণে ঠিক আছে একটা ভেরিফিকেশন কোড আবার যে আপনি এই ভেরিফিকেশন কোডগুলো দেখালে আনা আর এগুলো দিলে আর বাইরে তো কিছু চায় না এগুলো এগুলো দেখেই না খালি দেখা যায় কাজ হয়েছে কিনা কয়টা ব্যাকলিং করছে শেষ কিছু কিছু জায়গা বাইরে থাকে ওরা এগুলো করে বুঝছেন ব্যাপারটা তো এগুলো তারপরে আমার এই মতোই কেউ বলে নাই যে মেল অ্যাড্রেস দিতে ঠিক আছে তো আমরা যেটা করি এখন স্ক্রিনশটটা নেব এখান থেকে স্ক্রিনশটটা গতকালকের ক্লাসে দেখাইছিলাম তারপরে আবার দেখাই এখান থেকে আমি চলে যাব ম্যানেজ এক্সটেকশন ম্যানেজ এক্সটেকশন থেকে চলে যাব হচ্ছে মেন মেনু মেন মেনু থেকে চলে যাব ওপেন ক্রম ওয়েব স্টোর এখানে ক্লিক করব এখান থেকে মানে ওকে এখন আমি তাহলে একটা লাইভে দেখাই দিই তারপরে আরও সামনে বড় ক্লাস তো আছেই ঠিক আছে এটা তো আমি দেখাতেছি অর্গানিক ম্যানুয়ালিটা সফটওয়্যার দিয়ে করবো না আমরা তো আমরা এখান থেকে লিখবো হচ্ছে Lightshot L I GST Lightshot এটা নামায় নিতে হবে ওকে লাইট শট লিখে আপনারা একটা এক্সটেশন পেয়ে যাবেন এই এক্সটেশনটা এখান থেকে জাস্ট অ্যাড করে এখান থেকে অ্যাড করবেন এই যে অ্যাড নীল বাটন আছে এখানে অ্যাড করে এখান থেকে জাস্ট পিন করে দিবেন এখানে পিন করে দিবেন এই যে এটা অ্যাড হওয়ার পরে এখানে চলে আসবে আপনি জাস্ট এরকম থাকবে এখানে এসে পিন করে দিবেন পিন করে দিলে হয়ে যাবে তো আমরা যেটা করব এবার এখান থেকে আমরা যে ব্যাকলিং করছি সেটার প্রমাণস্বরূপ এটা এটা তো আর আমরা গ্রাফিক্স করে বানাইতে পারবো না তাই না গ্রাফিক্স দিয়ে করা বানানো পসিবল তো এটা তো একটা প্রমাণ দিয়ে দিলাম তাকে তো এবার এটা থেকে আমরা মেক অ্যাড্রেস দিয়ে মানে আপলোডে করে দিব আপলোডে ক্লিক করব ক্লিক করার পর এই যে একটা লিঙ্ক জেনারেট হয়েছে এই লিঙ্কটা আমরা স্ক্রিনশটের এখানে দিয়ে দিব ওকে স্ক্রিনশট দিয়ে দিলাম এবার আমাকে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে ওকে এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল তো এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল এবং ডিএপিএ কত আছে এটা আমি চাইলে ওইটাতে চেকও করতে পারি অথবা এখানে একটা সাজেস্ট করতেছে মেবি কোনটা এটা বাহাত্তর ওকে আমি বাহাত্তর দিয়ে দিলাম ডিএপিএ ডিএ বাহাত্তর আর যদি চান আরেকটা সংখ্যা বাড়ান তাহলে ডিএপিএ মজুদে চেক করতে হবে ওকে বাহাত্তর ওকে দিয়ে দিলাম একটা প্রোফাইল ব্যাকলিং কোনটা দিবেন এই যে একটা লিঙ্ক জেনারেট হয়েছে ইউজার নেম হ্যাঁ এটাই দিয়ে দিবেন অথবা ইউজারটা শুধু এখান থেকে কেটে দেন হ্যাঁ কেটে দিয়ে এটা দেন তাহলে হবে হুম এটা দিলেও হবে দেখি এটা হয় কি না ওকে চলে আসছে দেখেন সেম একই সিস্টেম ওকে তো আমরা এটা দিয়ে দিব ওকে এটা দিয়ে দিলাম আমাদের কাজ শেষ এটাই লাইভ লিঙ্ক এটাই প্রোফাইল লিঙ্ক এতে আমাদের কাজ শেষ হয়ে গেল একটা এভাবে করার পরে আপনি সমস্ত কিছু করার পরে পঞ্চাশ ষাটটা যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে যে বিশ ডলার দিয়েছে তাহলে একশো ব্যাকলিং করে দেবেন বা একশো বিশটা ব্যাকলিং করে দেবেন আপনার প্রাইসিংয়ের যেরকম দেওয়া থাকবে দুই একটা বেশি করে দেবেন বায়ার যেন খুশি হয় তো এটা করার পরে আমরা এখান থেকে শেয়ার শেয়ারে ক্লিক করব তো প্রসেসটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি কারণ ওকে তো এখান থেকে রেস্ট্রিকশন এখানে থেকে আমরা any one with the link এটা করে দেব ওকে এটা একটু বাড়াবাড়ি করতেছে ওকে তো এটার থেকে আমরা এখান থেকে ভিউ না দিয়ে এডিটর দিয়ে দিব এডিটর দিয়ে এখান থেকে কপি লিঙ্ক এটা আমরা অর্ডারে দিয়ে দিব এবার আসি এটা তো আমরা একটা প্রসেস শিখলাম এটা হচ্ছে অর্গানিক পথে আমরা হাঁটলাম এবার আসি যদি কোনো বায়ার তেরাবেরি করে মানে হচ্ছে অনেক বায়ার পাবেন যারা বলে যে আমার প্রতিদিন একশো করে ব্যাকলিং দিতে হবে বা দুশো করে ব্যাকলিং দিতে হবে প্রতিদিন তখন আপনি কিভাবে কাজ করবেন তো আপনার যদি মনে হয় যে বায়ারটা আসলে খুব ঝামেলা করতেছে অবশ্য আপনি ফিফটি ফিফটি করতে পারেন অথবা সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট করতে পারেন সেটা কি আপনি অর্গানিকভাবেও কাজ করবেন এবং আপনি চাইলে সফটওয়্যার দিয়েও করতে পারেন সফটওয়্যার দিয়ে কোনো প্রবলেম হবে না সফটওয়্যার দিয়েও আপনি অর্গানিকভাবে কাজ করতে পারবেন সেই সিস্টেমটা কি আমাদের এই কাজটা করার জন্য একটা সফটওয়্যার লাগবে নাম হচ্ছে mango robot money mango okay money sorry money robot এটা লিখলে হবে আর একটা হচ্ছে ম্যাঙ্গো রোবট ওকে এটা থাকা আপাতত মানি রোবট আমরা মানি রোবট দিয়েই কাজটা করতে পারবো তো আমরা এখান থেকে কি করব এখানে কিন্তু submit the link submission process will be এটা হচ্ছে এটা কিন্তু প্রিমিয়াম একটা টুলস হ্যাঁ দেখবেন এখানে মানি রোবট দিয়ে অনেকেই ভালো ভালো অনেক ভিডিও পাবেন যারা এটা দিয়েই কাজ করে এখানে কি কি কাজ করতে পারবেন আপনি ওয়েব টু পয়েন্ট জিরো করতে পারবেন social network posting social bookmarking এই বুক মার্কিং আর লিঙ্ক বিল্ডিং সেম কথা সমস্যা নেই ওয়েব ডিরেক্টরি সাবমিশন করতে পারবেন ইউকি ইউকি আর্টিকেল মানে ইউকিপিডিয়াতে article press article directory web two point zero profile forum profile আর এস এরকম অনেক কিছু করা যাবে ওকে আমরা বেশি কথা না বলে এই যে এখানে দেখেন লেখা আছে download seven days free trial এটা কিন্তু প্রাইসিং আছে অনেকগুলো প্রাইসিং আছে এই এটা যদি আপনি কন্টিনিউ ইউজ করতে চান আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাদেরকে দিতে হবে যদি এটা যদি কাজে নাই লাগতো এই সফটওয়্যারটা বানাইতো না আর এখানে তারা সাবস্ক্রিপশনের অপশনটাও চালু করতো না আপনাদের কি মনে হয় হ্যালো যদি হ্যাঁ এটাতে যদি কোনো কাজে নাই আসে তাহলে ওরা এখান থেকে পার মান্থ মানে সাতষট্টি ডলার এবং বছরে মনে করেন পাঁচশো ডলারের মতো কিন্তু এখানে দিত না তাই না কারণ এখানে অবশ্যই এটাতে কাজ হয় এখানে দেখেন এখানে সব কিছু বলা আছে এখানে সব ধরনের কাজ করা পসিবল কোনো প্রকার স্পাম হবে না কিন্তু এখানে আপনাকে সিস্টেম করে কাজ করতে হবে ঠিক আছে এগুলো খুবই ভালো একটা টুলস তো আমরা যেটা করব এখান থেকে দেখেন মানি ডাউনলোড ট্রাই এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করলে মোটামুটি কয়েক সেকেন্ডের ভিতরে এটা ডাউনলোড হয়ে যাবে ওকে ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার পর আমরা একটা টেন মিনিট জিমেল নেব যেহেতু আমাদের অ্যাকাউন্টগুলো খুব স্থায়ী না অস্থায়ী তো সাত দিন পর পর তো আর মেল খোলা পসিবল না দেখি আগে আমরা টেন মিনিট মেল দেওয়া হয় কি না তো আমরা টেন মিনিট মেল দেওয়া ক্লিক করি আগে ওকে আমি এখান থেকে টেন মিনিট একটা মেল নিব নিলাম এখান থেকে কপি করি ওকে এটা ডট কম ওকে এটাই থাকা আপাতত তো এবার এটা হয়ে গেছে এবার আমি যেটা করব এটা আমি মিনিমাইজ করে দিলাম ওকে মিনিমাইজ করলাম তো বুঝলাম ওয়েবসাইটটা করি ওকে এখান থেকে আগে ওপেন করে দেব ওপেন এটা আমার মানে পিসিতে চলে গেছে অলরেডি তো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব আমাদের আগে ইনস্টল করে নিতে হবে ওকে ওপেন এরকম অনেকগুলো টুলস আছে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিং সাইট বা ব্যাকলিং পোস্টিং টুলস এরকম লিখলে অনেক সফটওয়্যার পাবেন ব্যাকলিং টুলস বা ব্যাকলিং সাবমিশন টুলস ওকে একটু সময় লাগতেছে কেন ওকে হয়ে গেছে এবার এবার ওপেনে ক্লিক করবো ওকে এখানে দেখেন রান লেখা আসবে ফার্স্ট টাইম আপনি এখানে আসতে গেলে তো আমি এখান থেকে রানে ক্লিক করব এগুলো শর্টকাট পদ্ধতি কেন আপনার অনেক সময় প্রয়োজন হবে দেখা যাবে একটা ক্লায়েন্টের আপনি সময় চাবেন দিতে চাইবো না বা আপনি নির্দিষ্ট সময়ের আগে কাজটা শেষ করতে পারেন নাই এখানে ইয়েস লেখা আসবে হ্যাঁ ইয়েস আপনি ইয়েস অর নো তুমি কি ইনস্টল করতে চাও অথবা চাও না এটা দেখা যাবে না কারণ এটা হচ্ছে আমার সিস্টেমে তো আমি এখান থেকে ইয়েস করে দিব ফুল প্যাকেজ ওকে আমি ইয়েস করে দিলাম তারপরে এরকম আসবে আমরা অ্যাকসেপ্ট করে দিব অ্যাকসেপ্ট করে এখান থেকে আমাদের ফাইল সিলেক্ট করতে বলে আমরা আমাদের লোকাল ডিস্কটাই সেট আপ করবো আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব নেক্সট থেকে নেক্সট এখান থেকে আমরা আবার নেক্সটে ক্লিক করব আবার ইনস্টলে ক্লিক করব আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে ওকে অনেকগুলো ফাইল চলে আসতেছে আমাদের এতগুলো ফাইলের দরকারও নাই আমাদের জাস্ট দুই একটা হলে এনাফ তো আমাদের এটা লাগবে আর এটা লাগবে আর এগুলো কোনো কাজের না তো একটু সময় লাগুক হয়ে যাক ফিনিশে আমরা ক্লিক করে দেব ওকে এই দুইটা আমি আবার তাকে ডিলিট করে নিই সবার আগে তারপর এটাও ডিলিট করে দেই এটাও আমার লাগবো না ওকে এখানে লাইসেন্স তৈরি করতে বলবে ওকে এখানে দেখেন আমাদের এখানে একটা লাইসেন্সের একটা অপশান আসছে এখন আপনি তো আর টাকাতে কিনেন নাই হ্যাঁ এটা তো আপনাকে লাইসেন্স তো ছাড়া আপনি এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন তাহলে উপায় কি আমাদের এখানে একটা সিস্টেম করে সাত দিনের জন্য ব্যবহার করো এখানে দেখা লেখা আছে তোমার কি অ্যাকাউন্ট আছে কি না যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করো তো আমরা এখান থেকে you do not have any account click here আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটা মেল অ্যাড্রেস দিতে বলতেছে আমরা একটা মেল অ্যাড্রেস দিব টেন মিনিট যে মেলটা আমি ওইখান থেকে নিছি ওইটা আমি এখান থেকে কপি করলাম কপি করে আমি এই এখানে আসলাম এখানে আসার পরে এখানে পেস্ট করে দিলাম দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব দেখি এটা নেয় কিনা okay your account has been created successfully and is ready to use okay your license has been sent your email address okay বলতেছে আমার অ্যাকাউন্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কাইন্ডলি তোমার ইমেল মানে ইমেল অ্যাড্রেসে একটা লাইসেন্স পাঠিয়ে দেওয়া হয়েছে তুমি ওইখানে জায়গায় চেক করো তো ভালো কথা চেক করি দেখি কোথায় কি অবস্থা একটু দেখতে হয়তো সমস্যা হতে পারে ওকে ওকে এবার যেটা করব এখানে আমি আমার জিমেলে যাইতে পারতেছি না আমি এটা একটু এই সাইটে নিয়ে আসি এবার দেখেন এই নিচের দিকে একটা মেল আইসে দেখা যাচ্ছে না হয়তো এটার জন্য দেখা যাচ্ছে না ওকে একটু সমস্যাই ওকে আমি নিচের দিকে হ্যাঁ, এটাতে ওপেন করি হ্যাঁ শিট ওকে মনে হয় এটাই তো হ্যাঁ এখানে দেখেন আমাকে একটা মেল অ্যাড্রেসে এই মেল অ্যাড্রেসে আমাকে একটা লাইসেন্স তারা দিয়ে দিছে মাত্র সাত দিনে ব্যবহার করার জন্য তো আমি লাইসেন্সটা যেটা করবো এখান থেকে কপি করব কপি করে আমার এখানে নিয়ে আসব দেখেন এখানে নিয়ে আসার পরে এখানে কি দিব আমি এই লাইসেন্সটা এখানে পেস্ট করি সট না এটা লাইসেন্স দেওয়ার পর এখান থেকে কপি মেল অ্যাড্রেস তো আমি যেটা করবো আবার সেমভাবে আপনার যে আগের মেলটা থাকবে সেই মেলটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ওকে ক্লিক করবেন আপনার কাজ শেষ ঠিক আছে বাকি কাজ মামাই করে দিবে তো এটা অবশ্যই আপনার প্রিমিয়ামটা কিনে ইউজ করতে পারেন সমস্যা হবে না যদি আপনাদের টাকা পয়সা থাকে অনেক তাহলে একটা পেড লাইসেন্স কিনতে পারেন আর যদি আমাদের মতো গরিব হয়ে থাকেন তাহলে আপাতত ফ্রি দিয়েই সাত দিন পর পর চালাইতে পারেন এই সিস্টেমে আর এখানে আপনার আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট পাচ্ছেন আর আনলিমিটেড ফ্রি সাত দিন ট্রায়াল অ্যাকাউন্ট পাচ্ছেন তোমরা হলো খয়রাতি ওকে আমাদের কিছুটা সময় লাগবে এটা ফুল হইতে একটু সময় লাগে আর কি ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করি আসল থাকতে পারলে বা কিছু হ্যাঁ ভাই ইম্বিশন তো ভালোই হচ্ছে তারপরে হতাশ কেন হতাশ হওয়ার দরকার নাই ভুল সময়ে ভুল জায়গায় শোনেন ভুল সময়ে ভুল জায়গায় যা পদক্ষেপ নিলে তো হবে না ভুল সময়ে ভুল জায়গায় যা সময় স্পেন্ড করছেন হ্যাঁ, হ্যাঁ ক্লিক পরে না পড়বেনি ক্লিক পরে না এর কোনো মানে আছে নাকি ক্লিক ছাড়াও তো মানুষের অর্ডার আসে হ্যাঁ ওকে দেখেন okay okay great you new update দরকার নাই আপাতত এনজয় আমি এই বাসনটা ইউজ করব দরকার নাই ওকে এটা হচ্ছে আমাদের প্রসেসগুলো কিন্তু অবশ্যই স্টেপগুলো দেখতে হবে না হলে কিন্তু পারবেন না পরবর্তীতে যখন ব্যাকলিং করতে হবে না তখন উপরের দিকে চায় থাকতে হবে এগুলো প্র্যাকটিস করেন তো আমি যেটা করব এখান থেকে এগুলো সব কেটে দেবো এগুলোর আর আমার দরকার নাই এই লিঙ্কটা আমি দিয়ে দিছি ঋতিক ওইটা তুমি একটু কাইন্ডলি ইয়ে ইয়েদেরকে দিয়ে দিও এটাতে ভালো ভালো সিট আছে এখানে তো এগুলো কাজে লাগবে হ্যাঁ এগুলো দিয়ে দিও তো ওকে যাই হোক ওকে এবার ধরেন আমি এখানে চলে আসলাম এটা হচ্ছে আমাদের কি মানি রবট এখানে হচ্ছে আমাদের মেন কাজটা করতে হবে ঠিক আছে তো এখানে কি করব আমরা কি করব ব্যাকলিং করতে পারবো ফ্রাম পোস্টিং করতে পারবো web two point zero backlink করতে পারবো সব ধরনের কাজ আমরা করতে পারবো যদিও আমরা একটা কাজও করবো না কেন কাজ করবো না আমি চাচ্ছি যে মানি রে দিয়া এই মামারে দিয়া আমি শুধু কি করাবো সাইন আপের কাজটা করাবো কারণ আমাদের অনেক সময় সাইন আপ করতে সব থেকে বেশি প্যারা এই সাইন আপটা যে কী প্যারা দেয় এটা যারা ব্যাকলিংয়ের কাজ করে তারা জানতে পারে তো আমি মামারে দিয়ে দেয় সাইন আপ করাবো চলেন আমরা সাইন আপ করা শুরু করে দিই ধরেন এখানে দেখাচ্ছে নিউ ট্রাক্স আমরা এই ট্রাক্সে ক্লিক করব এখান থেকে কি করব আমরা বুক মার্কিং যেহেতু আজকে ব্যাকলিংয়ের কাজ আপনি বুক মার্কিংয়ে ক্লিক করতে পারেন তো আমরা যেটা করতে পারি বুক মার্কিং এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর ওকে চলে আসবে একটু পরেই এখানে টোটাল যতগুলো সাইট আছে পিয়ার কত আছে এগুলো সব এখানে দেওয়া আছে হ্যাঁ এগুলো কিন্তু প্রিমিয়াম সাইট এটা কিন্তু এমনি এমনি তারা দেয় না এখানে মোটামুটি হাজারের মতো আশা করি যে সাইট আছে ওকে আরও বের হবে তো এইগুলো সাইটে ডিএপে কত আছে আপনি চাইলে চেক করতে পারেন নিয়ে নিয়ে ঠিক আছে আমি চাচ্ছি যে এই সাইটগুলোতে আমাকে ব্যাকলিংগুলো করে দেখ তো একটা এখানে কিছু এক্সাম্পল রাখছে তারা মানে উদাহরণস্বরূপ কিন্তু আমি যেটা করব আমি একটা এমনি একটা ডেসক্রিপশন লিখে দিব ওই ডেসক্রিপশনটাই ওরা প্রচার করুক আর কি আর কোনো উদ্দেশ্য নাই ধরেন এই ডেসক্রিপশনটা আমি নিলাম নিয়ে মানি রোবটে আসলাম এখানে এসে এখানে দেওয়া দরকার যত আসছে আমি জাস্ট দিব হ্যাঁ এখানে আর কোনো উদ্দেশ্য নাই ওকে লিঙ্কটা আমি এটা কপি করলাম এটা ক্লায়েন্টের লিঙ্ক আমি তো আগেই বলছি বাইরে কাজ করতে গেলে কী কী লাগবে এগুলো নিয়ে রাখবেন এগুলো দিয়ে দিবে আপনাকে টেনশন করার কিছু নাই ধরেন এখানে কী লেখা আছে সাউন্ড গেমিং হেডসেট তো এটা কপি করে এইটাকে একটা দিয়ে দিলাম আপাতত আর দরকার নাই এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার এখান থেকে দেখে লেখা আছে সেভ ওকে সেভে আমি ক্লিক করব সেভে ক্লিক করার পরে তাহলে তো হয়ে গেল না তো এবার যেটা করবো এইখানে দেখে লেখা আছে স্টার্ট ট্রাক্স তো এখানে কচি করে ক্লিক করে দিতে হবে তো আমাদের কাজ শুরু হয়ে গেছে এই যেখানে দেখেন টাইম শুরু করে দিছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি মামা কাজ শেষ করে আমাকে বলবো যে দেখো ভাই না তোমার সব অ্যাকাউন্ট করা হয়ে গেছে তুমি শুধু এখন লগ করে করে খালে মানে ইয়া করো ব্যাকলিং শুরু করে দাও তাহলে এটা কি হলো আমরা ম্যানুয়ালি হবে ম্যানুয়ালি করতে পারো আমরা যে ভুলটা করি আমরা এখান থেকে করি পরে বলে যে একটা ব্যাকলিং হয় নাই কিছু হয় নাই আমি জাস্ট এটা ইউজ করব কি যেহেতু আমরা ফ্রি বাসন ইউজ করছি আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম বাসনের কাজগুলো আমাদেরকে দিবে না এটা স্বাভাবিক তারা তাহলে এত টাকাতে সফটওয়্যার বানায় আমাদের ফ্রিতে দিবে না ঠিক আছে তো ওরা যেটা করছে ওরা এই সিস্টেমটা দিবে মানে অনেক জিনিস আছে যেটা আমরা ফ্রিতে পাবো না সেগুলো যদি আপনি পেতে চান আপনাকে প্রিমিয়াম বাসনটা নিতে হবে আমরা যেটা করব জাস্ট এখান থেকে তাদের দিয়ে শুধু সাইন আপ করবো আর বাকি কাজ আমরা নিজেরাই করব সাইন আপ করে দিলে তার কোনো প্যারাই নেই ওকে তো আমরা একটু ওকে একশো পার্সেন্ট কয়টা হইল নিরানব্বই বিরানব্বই ওকে ওকে আমি একটু শিটটা দেখি এখানে ডাবল ক্লিক করতে পারেন ওকে দরকার নাই একটু একটু অপেক্ষা করি দেখি শিটটা কোথায় তৈরি হচ্ছে ওকে শিট এখানে আমি দেখতে পাচ্ছি এই যে দেখেন পাশে আমি শিটের উপর যখন ক্লিক করছি এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন কোনটা কোনটা অ্যাকাউন্ট হয়েছে কোন কোন জিমেল দিয়ে সব কিছু এখানে বলে দিতেছে দেখছেন এটা সাকসেসফুলি রেজিস্টার্ড মানে রেজিস্টার হয়ে গেছে এটা এখানে স্টার্টিং হচ্ছে এখানে সাকসেসফুলি রেজিস্টার হয়েছে এবং ইউজার নেম কি এটা এবং কি পাসওয়ার্ড কি এটা জিমেল কি এটা সব ক্লিয়ার ওকে নাম কি ব্যাটার সব কিছু আছে এখানে তো আমি যেটা করব সাকসেসফুলি যেগুলো রেজিস্টার হয়েছে ধরেন এই সাইটটা রেজিস্টার হয়েছে আমি এই সাইটটা কপি করলাম কপি করে আমার ক্রম্য ব্রাউজারে নিয়ে আসবো ধরেন এই সাইটটা ক্রম্য ব্রাউজারে নিয়ে এসে ইন্টারে চাপ দিলাম এগুলো সাইটে বলে ঢুকা যায় না দেখি ঢুকতে পারি কিনা আমরা তো ওকে এই যে একটা ব্যাকলিং সাইট এখানে যদি এই সাইটগুলো কাজে নাই লাগতো এবার আসেন কাজে যদি নাই লাগতো এই যেগুলো কারা করছে হ্যাঁ এগুলো পোর্স কারা করছে বলেন যারা বলে যে এগুলো করা যায় না তো তাদেরকে ধরে এনে বললো দেখ এগুলো কেরা করছে তো আমরা যেটা করবো এখান থেকে লগিংয়ে ক্লিক করবো আমাদের যেহেতু রেজিস্টার হয়ে গেছে তো এর আগে আমি কাজ করছি সেটা এখানে দেখাচ্ছে দরকার নাই আমি আপাতত কি আমি আমার শিটটা এখান থেকে নিয়ে আসি এটা আমি করছি ইউজার নেম কি এটা হচ্ছে আমার ইউজার নেম প্রতিবার ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে প্রতিবার যখন করতে যাবেন আর ওকে করার পরে এবার আমি যেটা দেবো ইউজার নেম আমার আগের বার এটা ছিল এখন হচ্ছে এটা তো এবার পাসওয়ার্ড কি পাসওয়ার্ড হচ্ছে এটা তো পাসওয়ার্ডটা কপি করলাম কপি করে সেমভাবে নিচেরটাই দিয়ে দিব দিয়ে আপনি এখানে রিমেম্বার দিয়ে সাইন ইনে ক্লিক করতে পারেন বা লগ ইন করে ফেলতে পারেন ওকে সেভ করে দিলাম আমার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট ডান মানে অ্যাকাউন্ট হয়ে গেছে দেখেন প্রোফাইলে আমি যেতে পারবো এবার এখান থেকে আপনি প্রোফাইল ব্যাকলিংও করতে পারেন নিচের দিকে এসে সেটিংসে আসবেন সাবমিট আসবেন এখানে এসে ওয়েবসাইটে রাখার জায়গা আছে হোম পেজ এই যে হোম পেজ হ্যাঁ ওকে দেখি হয় কি না ওকে এখন খুঁজে পাওয়া যাইতেছে না এই যে দেখেন ছোট্ট একটা জায়গা আছে ওকে তো এখানে নেয় না ওকে এটা হচ্ছে ওকে সরি এটা ব্যাকলিংয়ের সাইড তো এখানে প্রোফাইল ব্যাকলিং হবে না ভুল জায়গায় ভুল পদক্ষেপ নিলে হবে না ওকে এখানে ওয়েবসাইটে কোনো জায়গা নাই ওকে ওকে যাই হোক এটা দিয়ে কোনো কাজ নেই আমাদের কি দরকার পাবলিশ করা দরকার আমরা যেটা করবো এখান থেকে পাবলিকে ক্লিক করব ঠিক আছে আমরা একটা পোস্ট করে নিই অথবা যদি এখানে যদি পাবলিশ না হয় তাহলে সাবমিটে ক্লিক করবেন সাবমিটের সাবমিটের এখানে অপশন চলে আসবে দেখি আসে কি না সাবমিটে ক্লিক করি আসে না ওকে উপরে সাবমিট আছে এখানে ক্লিক করি ওকে চলে আসছে তো এবার যেটা করব আমার পোস্টটা কি আমার পোস্টটা হচ্ছে এটা হচ্ছে আমার ইউআরএল তো ওয়েবসাইট ইউআরএল এটা আমি কিউটলি দিয়া আমি লিঙ্কটা ছোটো করছি হ্যাঁ করে এখানে রাখছি তো আমি এটা যে করবো কি কন্টিনিউতে ক্লিক করব এখানে লিঙ্কটা দিয়ে দিবেন দেওয়ার পরে আমার লিঙ্কটা হয়ে গেছে হ্যাঁ এই যে কিউটলি দেওয়ার লিঙ্ক হয়ে গেছে তো আমি এখানে করব কি বাকি সেম টাইটেল দিব ডেসক্রিপশন দিব ধরেন টাইটেল আমি দিয়ে দিলাম আপাতত গেমিং হেডফোনস ওকে এটা ধরেন আমি এক্সাম্পল টাইটেল তারপরে ধরেন ফুল পোস্টটা হচ্ছে এটা দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম নিচের দিকে ওকে দিয়ে দেওয়ার পর এবার এখানে ট্যাগগুলো দিয়ে দিবেন সেমভাবে আপনি ট্যাগগুলো দিয়ে দেন আপনার যেটা যেটা পছন্দ হয় ওকে আমি ট্যাগগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সেমভাবে এখানে একটা ক্যাপচা আসবে তো ক্যাপচাটা কি লেখছে এটা দেখে থেকে কষ্ট করে টাইপ করতে হবে কারণ তারা এটা কি লেখছে আল্লাহ জানে এলপি দিয়েছে নাকি হিয়ার ওকে ব্যাপার না না হলে আবার সাবমিট করবো small smile okay okay save দেখি পোস্ট হয়েছে কিনা ওকে আমাদের কিন্তু পোস্টটা হয়ে গেছে দেখেন এখানে পোস্টটা হয়ে গেছে তো এবার যদি কেউ চায় এখান থেকে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবে এবং এখানে ক্লিক করলে টাইটেলের উপর ক্লিক করলে ওয়েবসাইটে চলে যেতে পারবে দেখি চাই কিনা এই যে কিউটলিতে কিউটলিতে চলে আসছে হ্যাঁ এটা যদি এনকোড ট্যাক্স সিস্টেম এটা অ্যামাজনে চলে যাবে কারণ এটা হচ্ছে অ্যামাজনের একটা প্রোডাক্ট দেখছেন এই হচ্ছে প্রোডাক্ট চলে আসছে এখানে তার মানে কি কাজ শুরু করে দিয়েছে তো এবার সেমভাবে আপনাকে ওইভাবে প্রুফগুলো নিতে হবে স্ক্রিনশট নিতে হবে লাইভ লিঙ্ক নিতে হবে সব কিছু নিয়ে আপনাকে কাজগুলো করতে হবে এর থেকে সহজ কোনো সিস্টেম আছে থাকলে বললেন এবার কি আরও কয়েকটা করে দেখামো হুম ওকে সেম একই কাজ হ্যাঁ ওয়েবসাইট লিঙ্ক হলে হবে হ্যাঁ, ওয়েবসাইট লিঙ্ক হলে ওই যে ওয়েবসাইটের ভিতরে লিঙ্কে আপনি দেখবেন যে সাবমিট করলে প্রোফাইলের সমস্ত কিছু চলে আসবে ওটা কিছু না অথবা ওই লিঙ্কটা আপনি ফেসবুকে পোস্ট করবেন ওই লিঙ্কের ভিতরে যদি কোনো ডেসক্রিপশন থাকে টাইটেল থাকে সেটা চলে আসবে তো দেখেন এখানে লগ ইন করি আবার লগিংয়ের ইউআরএলটা কোনগুলা লগিংয়ের ইউআরএল হচ্ছে এটা হচ্ছে রেজিস্টার হয়েছে অলরেডি তো এটা হচ্ছে ইউজার নেম তো সেমভাবে আমি কপি করলাম কপি করে ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম এবং এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমাদের অ্যাকাউন্ট লগিং কমপ্লিট তো ওকে এটাও সেভ করে দিলাম দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে তো এবার আমি এসে নিউ অথবা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন লিঙ্কটা দিয়ে দিবেন একটা ধরেন আমি একটা দিয়ে দিলাম আপাতত দিয়ে এখানে একটা টাইটেল দিবেন ট্যাগ দিবেন দিয়ে কাজগুলো করে ফেলবেন সেম আর কোনো কাজ নাই এখানে এখানে দেখেন একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে দেখছেন এই যে উপরে দেখেন একটা লিঙ্ক হয়েছে এক আরে ভাই এগুলো তো প্রিমিয়াম সাইট আপনার এক হলে সমস্যা কি আপনার ডোমেন তো এক না হ্যাঁ এটা চলে যাবে এই যে সাবমিট সাবমিটের অপশন এটা হচ্ছে আপনার এসিও ব্যাকলিং e আপনি বলতে পারেন এসিও ব্যাকলিং e বা লিঙ্ক আচ্ছা। বিল্ডিং ঠিক আছে আজকে তো আমরা লিঙ্ক বিল্ডিংয়ের ক্লাস করতেছি এতক্ষণে আপনি বলতেছেন যে আজকে কী ক্লাস হচ্ছে মানে ডাউট ছিল আপনার ওকে ওকে ঠিক আছে তাহলে আমরা এটা কেটে দিলাম এটা তো আর দেখানোর দরকার নাই ও একাই সাইন আপ করতে থাকবে ওরে দিলে সারাদিনই করে দিবে ওর কামিয়াই হ্যাঁ আপনার সাইটগুলো এখানে এনে দিয়ে দিন হয়ে যাবে তো ওকে যাই হোক এটা আমি কেটে দিলাম আপনার একটু প্র্যাকটিস করেন হয়ে যাবে তো এই হলো কাজ তো এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ব্যাকলিং করতে পারবেন কিনা সেই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আর না থাকলে আমি কচি করে কেটে দিই সবগুলো